পথের রং স্বপ্নগুলা কাইরা নিলকে আমার ভুই লাগিয়া ভালোই আছে সে আমার গোছালো জীবনটা গুছাই দিব কে হারানো সব ভালোবাসাতে ফিরাইয়া দে তুই লাগেলি আমারে তুই নতুন কোনো টানে কষ্ট গুলা উড়াই দিলাম কইয়া গানে কাটছে সময় ব্যস্ত সুখে মগ্ন নতুন মায় দিন কাটে দরকার কার ভাবনায় চল্লিশ কার ইশারায় জয় না বলা কোনো স্মৃতি কেমনে পারলি তুই এখন মনের দুঃখ মনে কথা কারে আমি কই থাকিতে তুই আমাকে ভুলে তোর আশায় আশায় দিন গেল কি পেলাম তোর ভালোবাসিয়া আমারে মন জানে কতটা গেছে আছিস হৃদয়টা জুড়ে ভালোবেসে তোরে অবশেষে রইলাম আমি ঘরে দিন কাটে না রাত নির্ঘুম তোর ভাবনায় সময় আমার ফুরায় গেল তোর আশায় আশায় রে সময় আমার ফুরায় গেল তোর আশায় আশায় তুই বড় বেইমান রে বন্ধু তুই বড়